আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ বা শুক্রুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আপনারাও ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ভালো আছেন আমরা যে ধারাবাহিক আলোচনাটা শুরু করেছিলাম সেটা হলো হজের আলোচনা ইনশাআল্লাহ আজকে আমরা চতুর্থ পর্বে হজের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে নিকাহ মেকআপটা কি মেকআপটা কতটুকু এ বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন নিকাত আর এই নিকাতটা হলো একটি আরবি শব্দ এর অর্থ হলো নির্দিষ্ট স্থান বা নির্ধারিত স্থান সুতরাং আমরা এখন নিকাতের যে বিস্তারিত আলোচনা সেটাই শুনব নিকাত হলো এমন একটি নির্দিষ্ট স্থান যেই স্থানটা অতিক্রম করার পূর্বেই হাজিবাইগণ তাদের এহরাম বাঁধতে হবে আবারও বলছি মিকাত এমন একটি নির্দিষ্ট স্থান যেই স্থানটা অতিক্রম করার পূর্বেই বা ওই স্থানটা অতিক্রম করার আগেই হাজিবাইগণ তাদের যেই এহরামটা আছে এহরাম বাঁধতে হবে এবং ওই স্থানটি অতিক্রম করার আগেই এহরাম অবস্থায় যে সমস্ত কাজগুলো নিষিদ্ধ ওই সমস্ত কাজগুলোকে তারা বর্জন করতে হবে আমরা এহরাম কি এই সম্পর্কে ইনশাল্লাহ আগামী ভিডিওতে জানব এবং এহরাম অবস্থায় যে সকল কাজগুলো বৈধ এবং যে সকল কাজগুলো বৈধ নয় এই সম্পর্কিত একটা ভিডিও আমরা আগামী দিন দেখব মক্কার বাহিরের থেকে আগত যে হাজি ভাইগণ রয়েছেন তাদের জন্য পাঁচটা নিকাত রয়েছে বা নির্দিষ্ট স্থান রয়েছে এগুলো এক এক করে আমরা এখন আলোচনা করব প্রথমত যেটি রয়েছে জুল হুলাইফা এটা হলো প্রথম মিকাত এই মিকাতটার অবস্থান হলো মদিনা থেকে মক্কায় আসার পথে মক্কা থেকে আট কিংবা নয় কিলোমিটার দূরে অবস্থিত জুলহোলাইফা এটা হলো মদিনাবাসী বা মদিনার দিক থেকে যে সকল হাজিবাইগণ মক্কার দিকে প্রবেশ করবে হজ করার উদ্দেশ্যে তাদের জন্য নির্দিষ্ট নিকেত অর্থাৎ মদিনাবাসী এবং মদিনার দিক থেকে যে সকল বাইগণ মক্কায় আসবে হজ করার জন্য তাদেরকে অবশ্যই জুল হুলাইফা অতিক্রম করার আগেই তাদেরকে এহেরাম বাঁধতে হবে এবং এহেরাম অবস্থায় যে সকল কাজগুলো নিষিদ্ধ তাদেরকে তা পরিহার করতে হবে দ্বিতীয় যে মেকআপটি রয়েছে সেটি হলো জাত ইরকা জাত ইরকা হলো মক্কা থেকে উত্তর পূর্ব দিকে আবার বলতেছি জাত ইরকা মক্কা থেকে উত্তর পূর্ব দিকে প্রায় আশি কিলোমিটার দূরে অবস্থিত এই যে নিকাতটা এটা হলো ইরাক এবং ইরাকের দিক থেকে আগত যে সকল হাজি বাইগণ রয়েছে তাদের নির্দিষ্ট নিকাত অর্থাৎ ইরাক থেকে যে সকল হাজি বাইগণ আসবে বা ইরাকের দিক থেকে যে সকল হাজি বাইগণ মক্কায় হজ করার উদ্দেশ্যে আসবে তারা জাতু ইরকা অতিক্রম করার আগেই এহেরাম বাঁধতে হবে এবং এহেরাম অবস্থায় যে সকল কাজগুলো নিষিদ্ধ তা পরিহার করতে হবে তারপরে যে তৃতীয় মিকাতটি রয়েছে সেটি হলো জোহপাত জহপাতটা হলো মক্কা থেকে পশ্চিম দিকে প্রায় একশত আশি কিলোমিটার দূরে অবস্থিত আবারও বলছি তৃতীয় যে মেকাতটি রয়েছে সেটি হলো জোহপাত যা মক্কা থেকে পশ্চিম দিকে প্রায় একশত আশি কিলোমিটার দূরে অবস্থিত এই নিকেতটি হলো সিরিয়া এবং সিরিয়ার দিক থেকে যে সকল হাজি বেগন মক্কার দিকে প্রবেশ করবে হজ করার উদ্দেশ্যে তাদের জন্য নির্দিষ্ট মিকাত অর্থাৎ সিরিয়া এবং সিরিয়ার দিক থেকে আগত যে সকল হাজি বেগন রয়েছেন তারা এই জোহফাত স্থানটি অতিক্রম করার পূর্বেই তাদের এহরাম বাঁধবে এবং এহরাম অবস্থায় যে সকল কাজগুলো নিষিদ্ধ তা পরিহার করবে চতুর্থ যে মেকারটি রয়েছে সেটি হলো কার্নু কার্নুটা হলো মক্কা থেকে পূর্ব দিকে অর্থাৎ মক্কা থেকে পূর্ব দিকে পঞ্চাশ কিলোমিটার দূরে যে মিকারটি অবস্থিত সেটি হলো কার্নু যা এর পরবর্তীতে যে পঞ্চম মিকারটি রয়েছে সেটি হলো ইয়ালামলাম একটি পর্বতের নাম যা মক্কা থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় ষাট মাইল দূরে অবস্থিত এটি হলো নজদবাসী অর্থাৎ আমরা যে সকল লোকজন রয়েছি বাংলাদেশ ভারত পাকিস্তান এই অঞ্চল সমূহের মিকাত হল ইয়ালামলাম সুতরাং আমরা মক্কার বাহিরে যে সকল লোক হজ করতে মক্কায় আসবে তাদের যে পাঁচটা মিকাত রয়েছে এই পাঁচটা মিকাত সম্পর্কে জানলাম অর্থাৎ এই পাঁচটি স্থান হলো মক্কার বাহিরে যে সকল লোকজন হজ করতে যাবে তাদের নির্দিষ্ট স্থান যেই স্থানটি অতিক্রম করার পূর্বেই তাদেরকে এহরাম বাঁধতে হবে এবং এহরাম অবস্থায় যে সকল কাজগুলো নিষিদ্ধ তা পরিহার করতে হবে এবার আসি এই যে নির্দিষ্ট একটা অঞ্চল যেমন জোহফাত মক্কা থেকে একশো আশি কিলোমিটার দূর অবস্থিত এখন মক্কা থেকে এই যে জোহফাতের যে একশো আশি কিলোমিটার দূর বা ইয়ালামলাম থেকে মক্কা থেকে যে ষাট মাইলের যে একটা দূরত্ব রয়েছে এর মধ্যখানে যে সকল লোকজন রয়েছেন তাদের মিকাত কোনটা এই অঞ্চলটাকে ধরা হয় যে মক্কার অভ্যন্তরে এ সকল লোকদের জন্য নির্দিষ্ট দুইটি মিকাত রয়েছে যেটি হলো হিল্লে হ্যারেম এখন প্রশ্ন আসতে পারে এটা মিকাত কিভাবে ধরা হয় যেমন মক্কার অভ্যন্তরীণ যে সকল লোকজন রয়েছেন তাদের জন্য নির্দিষ্ট যে জায়গাটা রয়েছে সেটি হলো হজের ক্ষেত্রে হ্যারেমের ভিতরেই হলো মক্কাবাসীদের জন্য নির্দিষ্ট হজের মূল কাজটা করা হয় আরাফার ময়দানে সুতরাং মক্কা থেকে যেহেতু আরাফার ময়দানে যাওয়া হয় একটা সফরের ব্যবস্থা রয়েছে এক্ষেত্রে হজের ক্ষেত্রে হলো হ্যারেম শরীফ অর্থাৎ মসজিদে হারামাইন এইটাই হলো নির্দিষ্ট মিকাত এর আগেই তাদেরকে হেরাম বাঁধতে হবে মক্কায় যে সকল লোকরা অবস্থান করে আর উমরার ক্ষেত্রে হলো হেরেম শরীফ যেহেতু তাওয়াফ করা সাই করা এটা হলো হিল্লে একটা স্থানের নাম রয়েছে যা অতিক্রম করার আগেই উমরা যারা করবে তাদেরকে এহরাম বাঁধতে হবে সুতরাং আজকে আমরা জানলাম মিকাত সম্পর্কে মিকাত কি এই জিনিসগুলো সম্পর্কে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ এটার সম্পর্কে কিছু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করব সুতরাং আজকের ভিডিও এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন